ওরে মুর বন্ধু করে গান নদীর ঘাটত বসে মুইনারে তাহা কলসি ভরা জলেরে ঘাট উদাসী ওরে চোখে চোখে হলে সাদা বন্ধুর সাথে কাল দুপুরে আসবে বলে আসবে মোহর মনোযোগ ভরে চোখে চোখে হবে সাদা বন্ধুর সাথে মন তাহির ঘুরে আসবে বলে আসবে মন মন ওরে তাহির ঘুরে আসবে বলে আসবে মন মন তাহির ঘুরে আসবে বলে আসবে মন মন ওরে তাহির ঘুরে আসবে বলে আসবে